Hello ladies and gentlemen, বাই সম্পর্কিত চারটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে প্রতিনিয়তই প্রশ্ন পাচ্ছি সেই চারটা বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তাহলে আপনাদের ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনারা উত্তর পেয়ে যাবেন সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ এই ধরনের ভিডিও আমরা সবসময় নিয়ে আসছি যদি আপনার ভিডিও প্রয়োজন হয় বা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না যেন আজকে যে চারটা বিষয় নিয়ে আমরা কথা বলবো প্রথমটা হচ্ছে পাই কেওয়াইসি আপনি পাচ্ছেন না কেন পাচ্ছেন না কিভাবে পেতে পারেন দ্বিতীয়ত হচ্ছে অনেক দিন ধরে পেন্ডিং আছে আপনি কেওয়াইসি সাবমিট করেছেন কিন্তু অনেক দিন ধরে এটা পেন্ডিং আছে আন্ডার রিভিউ বা প্রসেসিং এ ধরনের দেখাচ্ছে তৃতীয়ত হচ্ছে ওয়ালেটে ব্যালেন্স দেখাচ্ছে না আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে গেছে এবং অন্যান্যদের মতো যেমন আমার দেখাচ্ছে আপনার আমার ওয়ালেটে আমার ব্যালেন্সটা চলে গেছে কিন্তু আপনার এখনও যায়নি কেন দেখাচ্ছে না বা কিভাবে দেখাতে পারে বা না দেখালে কি হতে পারে পরবর্তীতে নেক্সট এবং সর্বশেষ হচ্ছে অ্যাভেলেবল ব্যালেন্স আসেনি আপনার ব্যালেন্স ঠিকই দেখাচ্ছে আপনার ওয়ালেটে কিন্তু সেটা অ্যাভেলেবেল ব্যালেন্সে এখনও আসেনি অনেক দিন পার হয়ে গেছে কিন্তু এখনও অ্যাভেলেবেল ব্যালেন্সে আসেনি কিভাবে অ্যাভেলেবেল ব্যালেন্সে আসতে পারে এই চারটা বিষয় নিয়ে কথা বলছি তো প্রথম স্টেপ যেটা ছিল আমাদের সেটা হচ্ছে কেওয়াইসি পাচ্ছি না আপনি হয়তো কেওয়াইসি এখনও পাননি দীর্ঘদিন হয়ে গেল আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আসলে পাবো না কি পাবো না কেওয়াইসি আমাকে দিবে নাকি দিবে না এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আপনি মাইনিং করতে থাকুন এবং আপনার আপনার অ্যাপসে যদি নোটিফিকেশান না এসে থাকে পপ আপ না এসে থাকে আপনি যদি কোনোভাবে এখনও না জেনে থাকেন যে আপনার কেওয়াইসি এলো নাকি এলো না এখানে যে কেওয়াইসি ডট পাই এটা হচ্ছে পাই ব্রাউজারের মধ্যে পাই অ্যাপসের মধ্যে না পাই মাইনিং অ্যাপসের মধ্যে না পাই ব্রাউজারের মধ্যে আপনি যাবেন এবং নিচে দেখতে পাবেন কেওয়াইসি ডট পাই লেখা আছে এটাতে ক্লিক করে একটু চেক করবেন এটাতে ক্লিক করলে এটা যখন লোডিং হয়ে যাবে তখন দেখতে পাবেন আপনি যদি এলিজিবল হন তাহলে এখানেই আপনি দেখতে পাবেন এলিজিবল নাকি এলিজিবল না এখান থেকে দেখে আপনি এখানেই সেই পপ আপ নোটিফিকেশনটা পাবেন সেটাতে ক্লিক করে সাথে সাথে কন্ট্রিবিউট করতে পারবেন এবং আপনার কেওয়াইসি কমপ্লিট করে ফেলতে পারবেন এখানে আমি কেওয়াইসি কমপ্লিট করে ফেলেছি ভ্যালিডেটর কমপ্লিট করে ফেলেছি এখানে যে ইন্টারফেসটা আসবে এটা আপনার সাথে সাথে মিলবে না যদি আপনি কেওয়াইসি পেয়ে থাকেন অন্যরকম হবে তবে আপনি যখন এই কেওয়াইসি পাইতে ক্লিক করবেন তখন কিন্তু আপনি যদি এলিজেবল হন সেটা দেখতে পাবেন যদি এখানেও আপনি না পেয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই অনেক সময় আছে আপনি অবশ্যই পাবেন এবং আমরা যারা ইতিমধ্যে কেওয়াইসি করে ফেলেছি আমাদের ব্যালেন্স আমরা যারা মেননেটে নিয়ে ফেলেছি আমরা যখন আমাদের পাইটাকে সেল করতে পারবো আমাদের সাথেই একসাথে আপনিও আপনার পাইটাকে সেল করতে পারবেন কারণ যতক্ষণ না একজনেরও কেওয়াইসি বাকি থাকছে একজনও কেওয়াইসি পেতে সময় লাগছে বা কেওয়াইসি পাচ্ছে না ততক্ষণ পর্যন্ত পাই কোথাও লিস্টেড হচ্ছে না কোথাও সেল করা যাচ্ছে না এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার উত্তেজিত উত্তেজিত হওয়ার কিছু নেই যে অনেকে করে ফেলেছে আমি কেন পেলাম না অবশ্যই আপনি পাবেন আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো সংগ্রহ করে রাখুন পাই কেওয়াইসি কীভাবে করবেন এটার ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনি এগুলো দেখে একটু শিখে রাখুন যাতে পাওয়ার সাথে সাথে কেওয়াইসিটা পাওয়ার সাথে সাথে আপনি সেটা কমপ্লিট করতে পারেন নিশ্চিন্তে মাইনিং চালিয়ে যান আমি বা অন্যরা যারা কেওয়াইসি করেছে যখন পাইটাকে এটাকে সেল করতে পারবো তখন আপনিও অবশ্যই সেল করতে পারবেন যদি আপনি সাকসেসফুলি কেওয়াইসিটা সাবমিট করতে পারেন যখন আপনার কেওয়াইসি আসবে নেক্সট অনেক দিন ধরে পেন্ডিং আছে আপনি কেওয়াইসি সাবমিট করেছেন অনেক দিন ধরে পেন্ডিং আছে আপনি যখন আপনার কেওয়াইসির অবস্থাটা চেক করতে যাচ্ছেন তখন ঠিক এই ছবির মতো আপনাকে শো করছে এখানে দুইটা জিনিস হতে পারে একটা হচ্ছে আপনি হয়তো কোনো ডকুমেন্ট সাবমিট করতে কিছুটা ভুল করে ফেলেছেন হয়তো ব্লার হয়ে গিয়েছে অথবা যাই হোক কিছু একটা এখানে সমস্যা হয়েছে এখানে আপনাকে ইন রিভিউ দেখাচ্ছে অনেক দিন ধরে এরকম হয়ে আছে আপনি এখানে একটু নিচে স্ক্রল করে দেখবেন ঠিক এই রকম একটা রিসাবমিট বাটন আপনার এখানে এসেছে নাকি যদি এই রিসাবমিট বাটনটা এসে এসে থাকে একদম দেরি করবেন না এখানে রিসাবমিটে ক্লিক করে দিবেন রিসাবমিটে ক্লিক করে আপনি নতুন করে আবার কেওয়াইসি সাবমিট করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে গেছে আর যদি রিসাবমিট বাটনটা না এসে থাকে তাহলে অপেক্ষা করুন এই রিসাবমিট বাটনের জন্য এই রিসাবমিট যদি রিসাবমিট বাটন আপনার টোটালি না আসে তাহলে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ হয়ে যাবে সময় নিলেও অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি রিসাবমিট বাটন আসে তাহলে বুঝবেন কোনো প্রবলেম ছিল যে কারণে এটা লেট হচ্ছে আপনি যদি আবার রিসাবমিট করেন সাথে সাথে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে চিন্তার কিছু নেই এখানে যদি আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ নাও হয় ডিক্লেইনও হয় আপনি আবার কেওয়াইসি করার সুযোগ পাবেন সো রিভিউ আছে ইন রিভিউ আছে থাকুক কোনো সমস্যা নেই শুধুমাত্র রিসাবমিট বাটনটা আসলে আপনি রিসাবমিটটা করে ফেলবেন যদি না আসে তাহলেও চিন্তার কিছু নেই এক সময় না এক সময় ঠিকই হয়ে যাবে এবং সেটা যখন পাই লঞ্চ হবে সেল করা যাবে তার আগেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট হচ্ছে আপনার ওয়ালেটে অ্যাভেলেবেল ব্যালেন্স কেন দেখাচ্ছে না আপনার ওয়ালেটে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখানোটা জরুরি কারণ অ্যাভেলেবেল ব্যালেন্সটা যদি না থাকে তাহলে আপনি কোথাও সেন্ড করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আমার চারশো সাতাত্তর ছিল যেটা সেন্ড করা হয়েছে এই অ্যাভেলেবেল ব্যালেন্সটা কিভাবে দেখাবে ব্যালেন্সটা কিভাবে অ্যাভেলেবেল করবেন আপনার টোটাল পাই থেকে এখানে যে টোটাল পাইটা শো করবে সেটা থেকে অ্যাভেলেবেল ব্যালেন্সে কি করে নিয়ে আসবেন সেটা জানার জন্যে আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওতে আমরা স্পষ্ট দেখিয়ে দিয়েছি একেবারে হাতে কলমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি আপনার ব্যালেন্সটাকে অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসবেন এখানে এই ভিডিওটা হচ্ছে পাই নেটওয়ার্ক আপডেট পাই ব্যবহার করুন আপনার ইচ্ছে মতো আজই এই ভিডিওটা দেখে আসবেন আমি এই ভিডিওটার লিঙ্ক আমাদের আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটা দেখলে আপনি আপনার ব্যালেন্সকে অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন আরও একটা সমস্যা আমাদের এখানে রয়েছে যেটা হচ্ছে আপনার ওয়ালেটে ব্যালেন্স দেখাচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়ালেটে আমার ব্যালেন্সটা কিন্তু শো করছে আপনার ওয়ালেটে শো করছে না বলে অনেকে অভিযোগ করেছেন এই ক্ষেত্রে আপনাকে আগে দেখতে হবে আপনি মেইন নেটের সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করেছেন নাকি যদি করে থাকেন তাহলে আপনার আপনার সম্ভবত এখানে একটা ভালো সম্ভাবনা থেকে যায় যে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা ভুল দেওয়া হয়েছে হতে পারে আপনি দুইটা তিনটে ওয়ালেট ক্রিয়েট করেছিলেন সেই পাসফ্রেজগুলো সেভ করেছিলেন কিন্তু আপনি মাইগ্রেশন মাইগ্রেশনের সময় যে ওয়ালেটের পাসফ্রেজগুলো দিয়ে ওয়ালেট কনফার্ম করেছেন সেই ওয়ালেটটা আসলে এই ওয়ালেটটা নয় আপনি অন্য ওয়ালেটে লগ করে বসে আছেন এটা একটু প্রথমে চেক করবেন যে আপনি যে ওয়ালেটের পাসফ্রেজগুলো দিয়ে মাইগ্রেশনে ওয়ালেট কনফার্ম করেছিলেন সেই ওয়ালেটটাই এখানে লগ করেছেন নাকি যদি করে থাকেন যদি এটা হান্ড্রেড ঠিক হয়ে থাকে তাহলে অপেক্ষা করুন চিন্তার কিছু নেই আর সবচেয়ে বড় কথা এখানে আমাদের করারও কিছু নেই এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে নির্দিষ্ট সময় আমাদের ব্যালেন্সে কিন্তু আমাদের পাইটা চলে আসবে তো এই হচ্ছে মোটামুটি পাই সম্পর্কে আজকে আপনাদের বিশেষ বিশেষ প্রশ্নগুলোর উত্তর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে সাথে আপনাদের আরও কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই লিখবেন আমি চেষ্টা করব পরবর্তীতে সেটা নিয়ে অন্য কোনো ভিডিও তৈরি করার আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন